সম্মানিত দর্শক আমি চলে আসলাম আরেকটি হোম সার্ভিসিং সেবায় দেখতে পারলেন আজকের একটি মাই ওয়ান সিআরটি টিভি তো এই টিভিটির গায়ে লেখা আছে smart twenty one twenty six তা আমরা এটাকে রিপেয়ারিং করব এটার সাউন্ড আছে কিন্তু ছবি নেই বাইরে বাইরে করছে একবারে ফ্যাকাশে গোলা ছবি দেখাই যাচ্ছে তো আমরা এখন এটাকে খোলে রিপেয়ারিং করব পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন তো সম্মানিত দর্শক আমরা এখন টিভিটি খুলে নেব তো তার আগে আপনাদেরকে একটু দেখি দেখি নিই আসলে এই টিভির মডেলটি হচ্ছে twenty one smart twenty one twenty six একুশ ছাব্বিশ তো এটা পঁচাত্তর ওয়ার্ডের টিভি তো আমরা নাটগুলি খুলে নিতেছি যেহেতু হোম সার্ভিসিং করতে গেলে যথেষ্ট পরিমাণ আলো পাওয়া যায় না তার কারণে আমাদের কাজ করতে অসুবিধা হয় আমরা করাই কেমন বুঝিয়া চলে যাওয়া আচ্ছা আপনার এই মোবাইলটা এখান থেকে সরান আমি এখন নাটক রাখবো তো অলরেডি আমরা টিকিট করে নিলাম একটা টিকিট প্রচুর পরিমাণ পুরাতন হয়েছে মানে অনেক পুরাতন এটা মেকানিক্স অবশ্য কাজ করতে গেলেও একটু প্রবলেমে পড়বো নারকেল পেঁয়াজ আমরা একটু মিটার মেপে নেবো তো এটার বৃষ্টি খারাপ হয়ে গিয়েছে যার কারণে এই প্রবলেমটি দেখা দিয়েছে অবশ্য তো দেশ একেবারে এমন পর্যায়ে হয়েছে নষ্ট হয়ে দেখতে পারতেছেন এটার পরিস্থিতিটা খুবই ভয়াবহ এবং আমরা এটাকে নতুন একটি লাগিয়ে দেব অবস্থা খুবই খারাপ দেখতে পারলেন বৃষ্টির পুরোই অবস্থা খারাপ যার কারণে এই সমস্যাটি দেখা দিয়েছে তো আমরা এই বৃষ্টিকে এখন খুলে নেব তো দেখতে পাচ্ছেন এই বৃষ্টি খুলে নতুন আরেকটি বেস এখানে স্থাপন করে দিলেই হয়তো টিভিটি আবার নতুন নতুন চলতে থাকবে তো আমরা একটি নতুন বেস সংগ্রহ করে নিয়েছি এখন এটা আমরা খুলব তার জন্য একটু স্কিপ করে নেব পাগলা ঘোড়া ঘোড়া ছুটলো তো আমরা দেখতে পেলেন এই বেশটি খুলে নিলাম এখন এখানে আরেকটি নতুন বেশ লাগিয়ে দেব তো এটা আমি কাস্টমারটা কাস্টমারকে ফেরত দিয়ে দেবো তো এই প্রবলেমটার কারণেই এই সমস্যাটা দেখা দিয়েছে তো আমরা আরেকটা নতুন বেস নিয়ে নিলাম তো এই বেসটি এখন আমরা এখানে সেটিং করব সিটিং করে নিলাম তো এখন আমরা এটাকে সোল্ডারিং করে দেব তো আমরা দেখতে পেলেন নতুন বেশটি লাগিয়ে নিলাম এবং সম্পূর্ণ ওয়াশ করে দিলাম তো এখন আমরা এটাকে আবার পুনরায় টিভির স্থাপন করব যাতে করে দেখতে পেলেন আমরা টিভিটি করতে সক্ষম আমরা এখন তো সম্মানিত দর্শক আমরা টিভিটির কাজ শেষ করলাম এখন এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম